দুতিয়াপুর গেলে জন্মস্থান পলি মাটির পর সোনার সন্তান এলাকাবাসী ধন্য হলাম আহম মুস্তফা লোটাস কামাল জাতির গৌরব বাংলার অহংকার আপনি শান্তির পথের দিশারী উৎসাহ পায় আনন্দ কিশোর কিশোরী আপনি আমাদের অহংকার আপনি পাবেন আমরা নবীন শপথ নিলাম আমরা বাংলার অভিযোগ বাংলার বাংলা হয় আমরা আহম মোস্তফা লোটাস কামাল জাতির গৌরব বাংলার অহংকার উপজেলা হইল ঘোষণা এলাকাবাসীর খুশির নাই সীমা সারা দেশে আনন্দে উত্তাল উপজেলা হইল ঘোষণা এলাকাবাসীর খুশির নাই সীমা সারা দেশে আনন্দে উঠা আমরা বলি আপনার বহু বলে আপনার কর্মে সোনা বলে আমরা বলি আপনার বহু বলে আপনার কাজে সোনা বলে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না আহলে মুস্তফা লোটাস কালাম জাতির গৌরব বাংলার অহংকার এলাকাবাসীর উন্নয়ন শাস্তি দিতে জনগণ এলাকাবাসীর উন্নয়ন নিবেদিত প্রাণ পুনর্দর্শন আপনার তৃপ্তি থাকবে চিরয়মলান উনি হলেন সততাবাদী অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী এই কথা জানায় আছে সবার সত্যের কোন দিন হয় লাখ অসত্য যোগে যোগে হয় পরাজয় বলছেন আমার আল্লাহ পরোয়ার নিজের তুলনায় আপনি নিজে অনন্য লালমারি মাটি হলো ধন্য সারা বিশ্বে পরিচয় আপনার আপনি দেশের রত্ন জানি দুশ্মন করে যদি কানা কানি কোন লাভ হবে না আপনার দানে মুগ্ধ জাতি রাখাল কৃষক চাষায় আশাবাদী গুণের আপনার আহম মোস্তফা কামাল জাতির গৌরবে বাংলার অহংকার দ্বিতীয় গ্রাম জন্মস্থান পলি মাটির পড়াশোনার সন্তান এলাকাবাসী ধন্য হলাম আহম মোস্তফা লোটাস কামাল জাতির গৌরবে বাংলা